নাটোরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলার সময় স্লোগান দেয়া দিয়ে বাকপিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের নেতাকর্মীরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয় যেন হঠাৎ করেই হয়ে ওঠে লড়াইয়ের ময়দান দুপক্ষের নেতাকর্মীরা একে অন্যের দিকে ছুটতে থাকে চেয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা এতে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা চলার সময় স্লোগান দেয়া নিয়ে বিবদমান দুপক্ষের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা বিভিন্ন অস্ত্র নিয়ে তারা এখানে ঢুকার চেষ্টা করেছে এমপি শফিকুল ইসলাম শিমুলের যে কালো হায়েস হায়েস একটা গাড়ি রয়েছে সেই গাড়িতে যখন আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ করে তাদেরকে অফিস থেকে বের করে দেয় ওই গাড়ির ভেতর থেকে তারা অস্ত্র বের করে নিয়ে এসে আবারও দ্বিতীয়বার দ্বিতীয় দফায় হামলা করে পরিকল্পিতভাবে রন্ধন সাহেবের মানে পোষা দুজন ব্যক্তি আছে যারা বিবাহিত ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এই সভাপতি ফরদিন আজিজ সে নিজে এই গন্ডগোলের সূত্রপাতটা করলো সে নিজে মার মুখ হয়ে দু চারজন ছেলেকে ছোট ছোট মেয়েকে মারছে পরিপ্রেক্ষিতে এই চেয়ার ছিড়াছড়ি শুরু হয়েছে কবির বিন আনোয়ার ভাই নিজে চাকু সে নিজে চোখে দেখেছে এবং সে বলছে এই ছেলেটা ছাত্রলীগের সভাপতি ফরদিন আজিজ এই ছেলেটাই এই গন্ডগোলের সূত্রপাতটা করলো পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ এটা বিষয় এখানে তো আর আমাদের ব্যবস্থা নেওয়ার কিছু নাই যদি অভিযোগ হয় তখন আমরা মামলা নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের পর থেকে শহরে থমথমে পরিস্থিতি জাহিদ হাসান যমুনা নিউজ